বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে শুরু হয়ে যায় আওয়ামী হ্যাঁ তাদের লীগ সবাই কিন্তু উপস্থিত হয়েছে আমি আপনাদেরকে বলতে যখন আমি পাই নাই আমরা কিন্তু পরিবার ভাবে আমরা কিন্তু টাকা করছিলাম আমরা বলছিলাম যে আমরা নির্বাচন করবো না এটাই কিন্তু আমাদের সিদ্ধান্ত হয়েছিল আমি বলছিলাম আমার মেয়েরা বলছে আমার ওয়াইফ বলছে আমার ভাই বলছে সবাই বলছে শেখ হাসিনা যেহেতু আমাদেরকে মনোনয়ন দেয় নাই কাজে নির্বাচন করার আমার দরকার আমার আছে আচ্ছা আমার তো বাকি নাই কিন্তু ঢাকাতে বসে আমি যদি পয়সা <laughs> আমার ভাই

মানুষ একই জনের সবাই খালি কান্নাকাটি করে কিছু লোক কান্নাকাটি কিছু লোক রোজা রাখছে অনেকের এমন হলো খুব কটা কান্না ব্যথা হ্যাঁ শেষ পর্যন্ত বাইক চলে ঠিক আছে নির্বাচনের মাত্র হলো মরণান্ত মাত্র মাত্র দুই দিন বাকি আছে এই দুই দিন পরে আমরা শিবপুরে করে আসলাম আইসে দেখি যে শিবপুরের এমন অবস্থা হাজার হাজার লোক মনোনয়ন জমা দিন আপনাদের আসছেন আসছেন শিবপুরের এত উপস্থিতি আমি কিন্তু ভয়ে ছিলাম যে আমার এই মনোনয়ন দেখি তারা বৈধ করে কিনা আসলে সত্যিকার আমি কিন্তু ভয়ে ছিলাম যে কোনো কারণ দর্শন হ্যাঁ, হ্যাঁ। আমাকে বাদ দিয়ে দেয় এরকম একটা ভীতির মধ্যে কিন্তু আমি ছিলাম

বিশ্বাস করি আমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি চেষ্টা তো আমার কোনো কম নয় চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছি একটাই ভয় লাগে যদি একটা মনোনয়ন দিয়ে দিচ্ছে সেখানে পরিবর্তন করে দিবে কিনা এই জায়গাটাই বলে আমার একটু ভয় এখানে ঘটনা বুঝছেন তারপর আমি আপনাদের বলতে চাই যদি কোনোভাবে আমাদের পরিবর্তন পরিবর্তন না হয় আমরা তো আমরা তো আমরা মনোনয়ন জমা দিচ্ছি দশ তারিখে দশ তারিখে আমাদের মার্কা হবে দশ তারিখে আমাদের মার্কা হবে মার্কা তো গত বছর তো আমরা আমি আপনাদেরকে বলছি হাস মার্কা হাস মার্কা কিন্তু নাই হাস মার্কা নাই হাস মার্কা থাকলেও আমি কিন্তু ওই নিয়ে যাব